সবুজ আপেল অথবা গ্রিন অ্যাপেল খাওয়ার স্বাস্থ্য উপকারিতা আপেলের গুণাগুণ সম্পর্কে আমরা সবাই জানি এই সুস্বাদু বল আমাদের সবারই খেতে কম বেশি ভালো লাগে এবং নারী পুরুষ সবার জন্য আপেল খাওয়ার উপকারিতা অনেক বেশি ডাক্তারদের মতামত অনুযায়ী প্রতিদিন একটি করে আপেল খেলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না অন্তত পক্ষ আপেল সাধারণত দুই প্রকারের হয় থাকে লাল ও সবুজ লাল আপেলের গুণাবলী সম্পর্কে আমরা সবাই জানি কিন্তু সবুজ আপেলের বিশেষ গুণগুলো সম্পর্কে হয়তো অনেকের ধারণা নেই তাই চলো না জেনে নিই আমাদের দেহের সুস্থতায় সবুজ আপেলের গুণাবলী সম্পর্কে কিছু তথ্য দেওয়া যাক সবুজ আপেল আছে প্রচুর পরিমাণে ফাইবার সবুজ আপেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হলো ফাইবার যা সবুজ আপেল আছে প্রচুর পরিমাণে সবুজ আপেলের এই ফাইবার উপাদান আমাদের ফ্যাটের যে কোনো সমস্যার উদ্ধতে সাহায্য করে পরিপাক প্রক্রিয়া সঠিকভাবে হতে সহায়তা করে এই সবুজ আপেল বা গ্রেন অ্যাপল কোলন ক্যান্সার রোধ করে সবুজ আপেলের ফাইবার উপাদান আমাদের দেহকে কোলন ক্যান্সার রোগ হওয়া থেকে রক্ষা করে ক্ষতিকর কোলেস্ট্রল নেই সবুজ আপেল আমাদের পেটের সুস্থতায় অনেক সাহায্য করে থাকে তাছাড়া সবুজ আপেলের মধ্যে কোনো ক্ষতিকর কোলেস্ট্রল নেই যা আমাদের দেহের জন্য খারাপ তাই আপনি নিশ্চিন্তে ডায়েট করতে পারেন সবুজ আপেলকে কোলেস্ট্রলের মাত্রা খুব কম বলা হয়েছে সবুজ আপেল কোনো ক্ষতিকর কোলেস্ট্রল নেই এবং যতটুকু আছে তাও মাত্রায় খুব কম যেহেতু সবুজ আপেলে প্রচুর পরিমাণে ফাইবার উপাদান আছে তা দেহের কোলেস্ট্রলের মাত্রা বা সাম্য বজায় রাখে সহজে হজম হয় আপনি খুব ভারী কোনো খাবার খেয়েছেন চিন্তা করছেন হজম হবে কিনা ঠিক মতো কিন্তু চিন্তার কোনো কারণ নেই যে আপনি একটি সবুজ আপেল খেয়ে নিন কারণ সবুজ আপেল আছে এনজাইম উপাদান বা খুব দ্রুত খাদ্য হজম করতে সাহায্য করে লিভার ও নালির সমস্যা রোধ করে সবুজ আপেল আমাদের দেহের লিভারের যে কোনো সমস্যা দূর করে এবং পাশাপাশি নালী পরিপাক নালী এবং অন্যান্য নালীর সমস্যাও দূর করে থাকে সবুজ আপেল রোগ প্রতিরোধ করে সবুজ আপেল ডায়রিয়ার সমস্যা রোধ করে এবং পাশাপাশি কুষ্ঠকাঠিন্য বাতের সমস্যাও দূর করে এবং বদহজমের সমস্যাও দূর করে সবুজ আপেল অ্যান্টিঅক্সিডেন্ট সংগ্রহ সবুজ আপেল আছে ফ্লেভেনাইট্রো পলিফেনল যা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আর এই উপাদান দুটি আমাদের দেহের ডিএনএ প্রতিরোধ করে এবং ক্যান্সার রোগ করতে সহায়তা করে ক্ষুদা নিয়ন্ত্রণ করে সবুজ আবলের জৈব এসিড উপাদান আমাদের ক্ষুদা নিয়ন্ত্রণ রাখে তাই যদি আপনার বারবার ক্ষুদা লেগে থাকে সমস্যা থেকে থাকে তাহলে সবুজ আপেল খেয়ে নিয়ন্ত্রণ রাখতে পারবেন দেহের শক্তি বৃদ্ধি করে সবুজ আপেল আমাদের দেহে শক্তি যোগায় সবুজ আপেলের অন্যতম উপাদান কার্বোহাইড্রেট যা আমাদের দেহের জন্য খুবই অত্যন্ত উপকারী বিশেষ করে যারা খেলাধুলা করেন কঠোর পরিশ্রম করেন তারা প্রতিদিনের খাদ্য তালিকায় সবুজ আছে আপেল অবশ্যই রাখবেন ধন্যবাদ বিষয়টি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করবেন